নমস্কার আমি শুভঙ্কর মান্না বাংলা ডিএনএতে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের অন্তর্গত বগটুই একটি গ্রাম যেই গ্রামে প্রায় বারো জনের অকাল মৃত্যু হয়েছে এ এক নির্মম গণহত্যা আর এই নির্মম গণহত্যা সারা ভারতবর্ষের রাজ্য রাজনীতিতে আজ তোলপাড় শুরু করে দিয়েছে প্রশ্ন কি এমন হয়েছিল আর রাজ্যের ল অ্যান্ড অর্ডারই বা কোথায় গিয়েছিল অবশ্য পরে after Birbhum horror Mamata Banerjee damage control to law and order is the state government in West Bengal এটা অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আর she is the chief minister it's her responsibility but these are revenge killings প্রশ্ন যে কেন এতজনের হত্যালীলা চলল বলা হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কাশ্মীর গণহত্যা মামলা কাশ্মীর গণহত্যা শুরু হয়েছিল কাশ্মীর ফাইলস ঠিক একইভাবে অনেকে প্রশ্ন তুলেছেন যে এটা কি বেঙ্গল ফাইলস হতে চলেছে যেভাবে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কাশ্মীর পণ্ডিতদের কাশ্মীরি পণ্ডিতদেরকে গণহত্যা করা হয়েছিল তাদেরকে ঘর বাড়ি ছেড়ে পলায়ন করতে বাধ্য করা হয়েছিল ঠিক একইভাবে বীরভূমের এই বগটুই গ্রামের মানুষদের প্রায় যে যতটুকু খবর পাওয়া যাচ্ছে পঞ্চাশ জনেরও বেশি পঞ্চাশটি পরিবারেরও বেশি লোকেরা এই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে পরে অবশ্য বলা হচ্ছে তাদেরকে আনা হয়েছে কিছু কিছু মানুষদের কিন্তু তারা কেউ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি এখন প্রশ্ন কি এমন হলো অ্যাকচুয়ালি তথাকথিত সংবাদ মাধ্যম থেকে এবং অভিজ্ঞতা থেকে আপনারা সব কম বেশি সবাই জানেন পশ্চিমবঙ্গ একটি কাটমানি তোলাবাজি রাজ্যে পরিণত হয়েছে যেখানে ল অ্যান্ড অর্ডার তলানিতে গিয়ে ঠেকেছে বলা হয় এখানে আইনের শাসন নেই শাসকের আইন অর্থাৎ এখানে আইনের শাসন চলে না চলে শাসকের আইন শাসক এখানে যা মনে করবে অর্থাৎ এখানে তৃণমূল সরকার যা মনে করবে যেটা সত্য যেটা ঠিক সেটা চলবে যেটা মিথ্যা যেটা তাদের পছন্দ হবে না সেটা এই পশ্চিমবাংলায় চলতে পারে না এই পশ্চিমবাংলা একটা তোলাবাজি রাজ্যে পরিণত হয়েছে একটা হপ্তা ওসুলি রাজ্যে পরিণত হয়েছে একটা কাটমানি সরকারে পরিণত হয়েছে এখানে কোনো গরিব পরিবার যদি তার মেয়ের বিয়ের জন্য কন্যাশ্রীর টাকা পঁচিশ হাজার টাকা পায় অ্যাজ ফর এক্সাম্পল তবে তার পাঁচ হাজার টাকা স্থানীয় তৃণমূল নেতাদের দিতে হয় এখানে যদি কোনো লোকাল লোক ব্যবসা করতে চায় তার কাটমানি তৃণমূল পার্টির লোকাল লিডারদের দিতে হয় এখানে যদি কেউ কোনো প্রকল্পের সুবিধা পেতে চায় কোনো সরকারি কাজ করাতে চায় তার একটা তোলাবাজি ঘুষ বা সপ্তাহ ওসুলি হপ্তা ওসুলি দিতে হয় এখানকার লোকাল তৃণমূল নেতাদের এটা অ্যাকচুয়ালি তৃণমূল পার্টির লোকাল নেতাদের মাসিক পেনশন বা ভাতাতে পরিণত হয়েছে কি অ্যাকচুয়ালি হয়েছিল তবে আপনারা সবাই দেখেছেন যে গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই রামপুরহাটের বুগটুই গ্রামে উনি যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরপ্রদেশের হাতরসে যান তখন উনি বলেন যে উত্তরপ্রদেশের সংবিধান বিপর্যস্ত এখানকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তো এটা তো Bangla law and order is the state subject in West Bengal আর Mamata Banerjee is the chief minister in West Bengal it's her responsibility but why যেখানে মমতা ব্যানার্জি অন্য রাজ্যে গিয়ে বলেন সংবিধান খতরে মে হ্যাঁ এখানে ল অ্যান্ড অর্ডার নেই সেই মমতা ব্যানার্জি রাজ্যে যখন ল অ্যান্ড অর্ডার তলানিতে গিয়ে ঠেকে তখন মমতা ব্যানার্জি কি বলেন গত সাত দিনে প্রায় ২৬ জনের মৃত্যু হয়েছে এটা কি প্রমাণ করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রয়েছে আদেও সেই জন্যই তো আজ জগদীপ ধনকর রাজ্যের রাজ্যপাল এই রাজ্যের তিনিও বলেছেন যেখানে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে অ্যাকচুয়ালি ভাবুন এই সময় সোকল্ড বুদ্ধিজীবী যাদেরকে বলা হয় তারা আজ নীরব ভাবুন এটা যদি লক্ষিমপুর হতো এটা যদি উন্নাও হতো এটা যদি কোনো বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনাটা ঘটত তাহলে আজকে ভারতবর্ষের রাজনীতি তোলপাড় হয়ে যেত আজকে মমতা ব্যানার্জি তার এমএলএ এমপিদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দিতেন নিজে গিয়ে অন্য রাজ্যে গিয়ে তামাল মাচিয়ে দিতেন চিৎকার শুরু করে দিতেন সংবিধান খাত্রে মে হ্যাঁ কিন্তু যখন তার রাজ্যে ল অ্যান্ড অর্ডারে বিন্দুমাত্র দেখতে পাওয়া যাচ্ছে না তখন কি বলবেন অপরদিকে এখানে একটা প্রশ্ন যে মারছে মুসলিম মরছে মুসলিম এখানে মার খাচ্ছে কারা মুসলিমরা মরছে কারা মুসলিমরা মারছে কারা তারাও মুসলিম ভাবুন যদি এই ঘটনাটা হিন্দু মুসলমান হতো তাহলে কি হতো এখন প্রশ্ন কি এমন ঘটেছিল এই রামপুরহাটে কি এমন ঘটেছিল এই বগডুই গ্রামে বলা হয় পশ্চিমবঙ্গকে তোলাবাজি রাজ্য পশ্চিমবঙ্গে কাটমানি রাজ্য করাপশানের রাজ্য এখানে অ্যাকচুয়ালি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারি বড় বড় অফিসার জেলা বড় বড় অফিসার পর্যন্ত অল আর করাপ্টেড সবাই এখানে তৃণমূল নেতাদের ট্যাক্স দিতে হয় এটা অনেকটা তৃণমূল নেতাদের মাসিক পেনশন দেওয়ার মতো তো এই এলাকার মধ্য দিয়ে যত ট্রাক যায় তারা হপ্তা দিতে থাকে তোলাবাজি দিতে থাকে কারণ তারাও ভালো করে জানে এই এলাকায় ব্যবসা করতে হলে তৃণমূল নেতাদের কাটমানি দিতেই হবে আদারওয়াইজ ব্যবসা করা যাবে না তো স্বাভাবিকভাবে ভাদু শেখ বিন্দাস এই ব্যবসাটা চালাচ্ছিল ভাদু শেখ এবং তার লবি ভাদু শেখের লবির মধ্যে যারা রয়েছে আনারুল হোসেন পলাশ শেখ সোনু শেখ নিউটন শেখ এর সাথে সঞ্জু শেখ কাজ করত একসাথে এরা একটা লবি হয়ে তোলা তুলত কিন্তু কিছুদিন যাবৎ সঞ্জু শেখের সঙ্গে ভাদু শেখের মনোমালিন্য ঘটে এবং তারা ডিভাইডেড হয়ে যায় অর্থাৎ দুটো আলাদা গ্রুপ বা লবিতে ভাগ হয়ে যায় তো স্বাভাবিক কারণে তারাও আলাদা করে সঞ্জু শেখের লবিরা আলাদা করে তোলা তুলতে থাকে এখন যেহেতু ভাদু শেখ উপপ্রধান ছিলেন তো তার সাথে লোকাল পুলিশ অফিসারদের সম্পর্কটা অনেক বেশি মধুর ছিল তো স্বাভাবিক কারণেই সঞ্জু শেখরা অতটা তোলা এই এলাকায় তুলতে পারছিলেন না তাই তারা যখন ভাদু শেখ বাইকে করে বাড়ি ফিরছিল তার উপর বোমা অ্যাটাক করে এবং ভাদু শেখ মারা যায় এবং এটা বুঝতে পেরে যে যেহেতু ভাদু শেখ প্রশাসনে রয়েছে তার পাওয়ার অনেক বেশি রয়েছে তাই এর একটা রিভেঞ্জ হতে পারে তাই তারা এলাকা ছেড়ে চলে যায় কিন্তু পরবর্তীকালে ভাদু শেখের উগ্র সমর্থকরা এই সঞ্জু শেখের বাড়ি আক্রমণ করে এবং তার বাড়িতে ঢুকে মহিলাদের নির্মমভাবে হত্যা করে এবং তিনজন শিশুকেও নির্মমভাবে হত্যা করে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় কেউ কেউ বলছে দশজন ছজন মহিলা দুজন শিশু কোথাও কোথাও রিপোর্ট পাওয়া যাচ্ছে দশজন মহিলা তিনজন শিশু এবং তার সাথে সাথে বারোটি ঘর জ্বালিয়ে দেওয়া হয় ভাবুন কি কেমনভাবে নির্মম এই এক গণহত্যা এই রাজ্যে ঘটেছে এখানে আরোপী যারা মোহাম্মদ আসিম নজরুল ইসলাম নাজির হোসেন আশরফ খান আমজান খান আর যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নাম যেগুলো প্রকাশ পাওয়া যাচ্ছে উমেহানি খাতুন আকাশ শেখ রূপালী বিবি সূর্য শেখ নূর নাহার বিবি ভাবুন যে গ্রাম বগটুই গ্রাম এই বগটুই গ্রাম থেকে মাত্র দু কিলোমিটার দূরে দু কিলোমিটার মধ্যেই বলতে পারেন থানা অবস্থিত লোকাল থানা যদি লোকাল থানার পুলিশরা চাইতো হেঁটেও যদি আসতো তাহলেও দশ মিনিট লাগতো এসে এই হত্যালীলাকে বন্ধ করা যেত কিন্তু তারা তা করেনি এবং এই নির্মম গণহত্যাকে হতে সাপোর্টও করেছে লোকাল যারা লোকেরা তারা বলছে পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে পুলিশ যদি চাইতো এটা বন্ধ করা যেত অপরদিকে যেটা ধরা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে সিট গঠন করা হয়েছিল এসআইটিস এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যাওয়ার পর গতকাল আনারুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তারাপীঠ থেকে লোকাল আইসি এবং এসডিপিওকে সাসপেন্ড করা হয়েছে শুধু তাই নয় চেক চাকরি ও পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে প্রত্যেকটি যে দশটি পরিবারের মারা গেছে সেই দশটি পরিবারের থেকে দশজনকে চাকরি দেওয়া হবে আর প্রত্যেক মৃত পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং বাড়ি করার জন্য এক লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে এইভাবে টাকার লোভ দেখিয়ে এইভাবে চাকরি দিয়ে সত্যিই কি এই হত্যা লীলাকে বন্ধ করা যাবে পশ্চিমবঙ্গে এটা শুধু আজকে প্রথম নয় দু হাজার তেরো সাল চোদ্দো সাল আঠেরো সাল উনিশ সালে লোকসভা এবং দু হাজার একুশ সালে বিধানসভার পর পোস্টপুল ভাইলেন্স বিজেপির প্রায় দুশো লোক মারা গিয়েছে কতজনকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়েছেন আর অধীর চৌধুরী অবশ্য প্রশ্ন তুলেছেন যে বাংলাটা কারো বাপের নয় যে মার্ডার হয়ে গেল চাকরি দিয়ে দিলাম সমাধান হয়ে গেল তা নয় কারণ এই টাকাটাও জনগণের করের টাকা তবে অবশ্যই যাদের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের কর্তব্য সুতরাং এটা দেওয়াই যায় কিন্তু যে ল অ্যান্ড অর্ডারের অধঃপতন হয়েছে তার কি হবে বিজেপি অবশ্য রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বিরোধী দলের দলনেতা অধীর চৌধুরীও রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে কিন্তু প্রশ্ন সত্যি কি রাষ্ট্রপতি শাসন হবে অপরদিকে আজকে কলকাতা হাইকোর্ট এই ঘটনা অবজারভারের পর অবজার্ভ করার পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ আরও একটু বেড়েছে আর কেষ্টর তো আবার হয় উডবান ওয়ার্ড নালে অক্সিজেন হবে তাকে হসপিটালে ভর্তি হতে হবে কারণ আবার সিবিআই ডাকবে যেটা তার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার